ওকে আজকে আমি দেখাবো কিভাবে আপনারা কাজ ক্যান্সেল করতে পারেন কিছুক্ষণ আগে আমাকে একটা বায়ার অটোমেটিকলি একটি অর্ডার দিয়ে গেছিল নব্বই ডলারের কাজটা ছিল মূলত ফ্রেজের উপরে কিন্তু আমি যেটা করছি আমি সেটা ওয়ার্ডপ্রেস বাইবার তাকে অনেকগুলো অনেক কোশ্চেন করছি অ্যান্সার রিপ্লাই করছে তিনি আমার সাথে ভালোভাবে ফ্রেন্ডলি কথা বলছি আমরা কথা বলার পর তিনি লাস্টের দিকে আইসা বলতেছে কাজটা সম্পূর্ণ হচ্ছে লারাবেস এবং পিএসপি টিমের সিএস দ্বারা করতে হবে এটা হচ্ছে আপনার সম্পূর্ণই আমার কাজের বিপরীত আমার এই সার্ভিসটা ছিল হচ্ছে অটফেস থিম কাস্টমাইজেশন এবং অটফেস ওয়েব ডেভেলপমেন্টের তো যেহেতু আমার কাজের সাথে যায় না তখন আমি বাইরের সাথে কথা বলে এই মাত্র আমি কথা বললাম অনেক কথা বলার পরে বায়ার বলতেছে ঠিক আছে বায়ার অনেকটা ফ্রেন্ডলি খুবই ভালো বায়ার এখন আমাকে বলতেছি আমি নিজ থেকে বলতেছি তাহলে তুমি কি করতে চাও তুমি কাজটাকে ক্যান্সেল করতে চাও যেহেতু অসময় একটা ওর একটা সময় চলে গেছে কারণ গোনটা চার পাঁচিক চলে গেছে মানে পাঁচ ছয় ঘন্টা চলে গেছে এখন বায়ারকে আমি চাচ্ছি না যে বায়ার আমার নামে একটা ব্যাড ব্যাড কোনো রিফিউ মানে রিভিউ দেখ অথবা ব্যাড একটা ইফেক্ট পড়ুক আমার জন্য তিনি যদি সরাসরি বায়ার যদি সরাসরি সাপোর্ট টিমে যায় কথা বলে সেক্ষেত্রে আমার গিকগুলো সম্পূর্ণ নেমে চলে যাবে তো আমি চাই না এরকম কিছু একটা হোক আপনাদের যদি এরকম হয় যে বায়াররা আপনাকে কাজ ক্যান্সেল করতে চাচ্ছে অথবা মনে হচ্ছে আপনার বায়ার কিন্তু আমাকে কখনোই বলে নাই কাজটা ক্যান্সেল করতে আমি নিজ থেকে বলতেছি তুমি কি কাজটা ক্যান্সেল করতে চাও যদি বলো যে হ্যাঁ কাজটা ক্যান্সেল করো সমস্যা নেই আমি করে দিব ঠিক আছে বায়ারকে আমি এই অফারটা করলাম বায়ার বলতেছে ঠিক আছে তুমি ক্যান্সেল করো কারণ আমাদের মধ্যে কোনো কোনো ফাইট হয় নাই তো আমি এই জন্য যেটা করবো আমি এখন কাজটা ক্যান্সেল করে দেবো যদি আপনাদের এই ক্ষেত্রে একই প্রবলেমটা হয় যদি কোনো কাজটা নিয়ে কোনো প্রবলেম হয় বা কাজ নিয়ে কোনো কোনো প্রকার ঝগড়া চলতেছে তাহলে আপনারা যদি এরকম যদি করেন যে কাজ ক্যান্সেল করব না এটা করব না এটা পরে কাজ কিন্তু তিনি ক্যান্সেল করে নিতে পারবে ঠিক আছে ক্যান্সেল করে নিতে পারবে সেক্ষেত্রে আপনার একটা ইফেক্ট পড়বে তো কোনো প্রকার সমস্যা ছাড়াই আপনি চাইলে ডাইরেক্ট কাস্টমারের সাথে কথা বলে মানে সাপোর্ট টিমের সাথে কথা বলে কাজটা ক্যান্সেল করতে পারেন অথবা আমরা এখান থেকে দেখি কাজটা ক্যান্সেল করার অপশান আছে কিনা ওকে তো আমি চলে আসলাম হচ্ছে আমার এটা হচ্ছে ফাইবারের অর্ডারের ড্যাশবোর্ড তো আমি এখান থেকে নিচের দিকে আসব এখন ফাইবারের ড্যাশবোর্ডটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে তো এখান থেকে দেখবেন আপনারা রেজলিউশন সেন্টার পাবেন এখানে রেজলিউশন সেন্টার তো আপনি এখানে ক্লিক করবেন আপনারা এখানে ক্লিক করার পর আমাদের নতুন একটা পেজে নিয়ে যাবে এখানে বলতেছে এক্সটেন্ড টাইম ডেলিভারি আপনি কি টাইমটা বাড়াতে চান মানে সময় অ্যাভেট ডেভেট করতে চান কিনা তো মানে সময় বাড়াতে পারবেন তো এটা হলো বাড়ানো অপশন মডিফাই অর্ডার অর্ডারটা যদি আপনি আরও ডলার বাড়ায় নিতে চান বা মডিফাই করতে চান কোনো কিছু তো এটা করে নিতে পারবেন আজ দ্য বায়ার ক্যান্সেল অর্ডার আমাদের দরকার হচ্ছে তিন নাম্বারটা ঠিক আছে তো আমার তিন নাম্বারটা এখন তিন নাম্বারটা হচ্ছে বায়ার ক্যান্সেল অর্ডার ঠিক আছে মানে বায়ার চাইলে ক্যান্সেল করতে পারবে এটা দিয়ে আমাকে করতে হবে মূলত আমি চাচ্ছি যে এখানে আপনার ফিডব্যাকটা কী হবে এটা কেন ক্যান্সেল করবে সেরকম একটা কিছু দিতে পারেন যেহেতু এখানে কোনোটা ইউজ করা উচিত না আমি মনে করি আপনি চাইলে এই লাস্ট এটা দিতে পারেন বায়ার এটা দিতে পারেন অথবা এটা ইউজ করতে পারেন ডো পার্সোনাল টেকনিক্যাল মানে মানে আমার পার্সোনাল এবং টেকনিক্যাল সমস্যার কারণে আমি কাজটা কমপ্লিট করতে পারি নাই এটা দিয়ে আপনি এটা করবেন কন্টিনিউ ক্লিক করবেন তো এখানে সুন্দর করে একটা ডেসক্রিপশন লিখবেন যে বায়ারটা খুবই ভালো ছিল আমি একটু পাম দিই ঠিক আছে বায়ারটা খুবই ভালো ছিল ওকে মামনার ভুল করবে ঠিক আছে কারণ সম্পূর্ণ কাজটি আমার সার্ভিসের সার্ভিসের বিপরীত তো কোনো প্রকার সমস্যা বাইরের সাথে কোনো কোনো কিছু বললাম না এবার দেখি আমার ইংলিশটা ঠিক হয়েছে কিনা ক্রেতা খুবই ভালো ছিল আমি মনে করি কাজটি বাতিল করা উচিত কারণ পুরো ব্যাপারটা আমার সেবার বিপরীত মানে ওকে একটা দিয়ে দিলাম আপনি আপনার মনের মতো করে দিয়ে দিলেন আমি এটা দিয়ে দিলাম ওকে আমি সার্ভিসে চলে যাই আপনি আপনার মতো করে একটা ডিসক্রিপশন লিখবেন যে বায়ার সম্পর্কে লিখতে পারেন অথবা লিখতে পারেন শুধু cancel please accept my cancel offer তো আমি এটা দিয়ে এখানে দিয়ে দিলাম তো এবার আমি এখান থেকে স্যান্ড করে দিব ওকে তো কষ্ট পাওয়ার কিছু দরকার নাই ঠিক আছে এটা কোনো বিষয় না তো আমরা আমার প্রায় একটা অ্যাকাউন্টে পঞ্চাশ হাজার ষাট হাজার টাকার উপরে ক্যান্সেল করছি কাজ নো প্রবলেম কারণ এই ফাইবারে আসতে গেলে আপনাকে কাজ ক্যান্সেল অর্ডার দুইটার সম্মুখীন হতে হবে তো এই জিনিসটা যা জানা থাকা খুবই দরকার তো আমি একটা এমনি একটা মনে করেন গুগল মামারি দিয়ে একটা সংক্ষিপ্ত একটা ডিসক্রিপশন লিখে দিলাম যেন বায়ার যেন কোনো প্রকার ইফেক্ট না করতে পারে তো আমি এবার এটা স্যান্ড করে দিব ওকে স্যান্ড তো স্যান্ড করে দিলাম এখন বায়ারকে একটা এস এম এস করি আমি ওকে হ্যালো আমি এখানে এস এম এস করি হ্যালো আর দিয়ার আর দিয়ার accept cancel cancel request okay request তুমি অ্যাকসেপ্ট করো ক্যান্সেল রিকোয়েস্ট তো আমি বায়ারকে বলে দিলাম কিভাবে মানে ওরে বললাম যে এটা অ্যাকসেপ্ট করো অ্যাকসেপ্ট করলে কাজটা ক্যান্সেল হবে তো বায়ার এটা বুঝে ফেলবে বায়ার কিছুক্ষণের মধ্যে মেবি ক্যান্সেলটা অর্ডারটা অ্যাকসেপ্ট করে ফেলবে ক্যান্সেল রিকোয়েস্টটা এটা করলে আপনি এইভাবে করতে পারেন আরেকটা সিস্টেম আছে আমার অর্ডার কমপ্লিশন রেট কমবে না সে সিস্টেমটা আজকে দেখাই নেই নেক্সটে আরেকটা যখন ক্যান্সেল করব ঠিক আছে তখন দেখাবো তো আপাতত আমি একটু রিপ্লেস করি দেখি বায়ার লাইন আছে কি না ওকে লাইনে আছে তো অর্ডার পেজে চলে যাই আমি অর্ডার পেজে যাওয়া দরকার ওকে একটা রিকোয়েস্ট চলে গেছে দেখছেন একটা রিকোয়েস্ট চলে গেছে দিস বায়ার বায়ারের কাছে বলে দিলাম যে কি সমস্যাটা মাম বলতেছি buyer is very good I think are should be cancelled because this will thing okay বায়ারটা দেখেন অ্যাকসেপ্ট করে ফেলছে দেখছেন ক্যান্সেল অর্ডারটা অ্যাকসেপ্ট করে ফেলছে এবার এখানে একটা দেখছেন এটা কিন্তু অ্যাকসেপ্ট হয়ে গেছে সুন্দর করে অ্যাকসেপ্ট হয়ে গেছে তো এখন আর কোনো সমস্যা নাই ঠিক আছে তো আপনি রিল্যাক্সে নেক্সট অর্ডারের জন্য অপেক্ষা করেন তো সবাই ভালো থাকবেন সম্পূর্ণ ভিডিওটা দেখানোর জন্য দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আল্লাহ হাফেজ